What's up everybody this is Anik the feel ভাই সো আজকে আমি কথা বলবো আপনারা বাসায় কীভাবে আপনাদের ওয়েটটা গেইন করবেন সো মেইন যে জিনিসটা হচ্ছে অনেকেই বলবে অনেক কিছু যা খুশি খেয়ে ওয়েটটা গেইন করুন সো ওয়েট যদি আপনি গেইন করতে চান সো ফ্যাট ওয়েট গেইন করে কোনো লাভ নাই আপনাকে ওয়েট গেইন করতে মাসেল বানিয়ে দেন ওয়েটটা গেইন করতে হবে সো মাসেল বানিয়ে সুন্দর একটা বডি কীভাবে আপনারা বাসায় তৈরি করবেন প্রথম জিনিস হচ্ছে হাইপারট্রফি ক্রিয়েট করতে হবে সো হাইপারট্রফি মিনস আপনাদের মাসেলের ফাইবারগুলোকে ওয়ার্কআউট ওয়েটের মাধ্যমে ব্রেক করতে হবে দেন এটাকে রেস্ট এবং ফুডের মাধ্যমে আবার রিকভারি করতে হবে এটাকে গঠন করতে হবে সো ফার্স্ট থিং হচ্ছে মাসেলকে ব্রেক করতে হবে সো বাসায় যারা আছে তাদের জন্য ক্যালিস্থেনিক উপায়ে ব্রেক করতে হবে যেহেতু ওয়েট কম সো আপনার বডি ওয়েট দিয়ে এটাকে ব্রেক করতে হবে সেজন্য handstand handstand push up আমার ক্যালিস্থেনিক প্লেলিস্টে যাবেন ওখানে অনেক ক্যালিস্থেনিক ওয়ার্কআউট আছে যেগুলো আপনার কোন ইকুইপমেন্ট ছাড়াই অনলি বডি ওয়েট দিয়ে ট্রেন করতে হবে second thing testosterone hormone building করে এমন এক্সারসাইজ টেস্টোন হরমোন ইনক্রিজ করে এমন এক্সারসাইজ করতে হবে যেগুলো টেস্টোন হরমোন ইনক্রিজ করে আমাদের মাসেলটাকে গেইন করে ওয়েটটাকে গেইন করে সো কোন এক্সারসাইজগুলো করবেন compound exercise compound exercise means একটা এক্সারসাইজ যেটা অনেকগুলো মাসেলকে হিট করবে সো ফার্স্ট আমি যে এক্সারসাইজটার কথা বলবো সেটা হচ্ছে up front military press deadlift squat বিভিন্ন ধরনের এক্সারসাইজ আছে বেঞ্চ প্রেস সো যেগুলো আপনারা কম্পাউন্ড এক্সারসাইজ সো ফার্স্টে আমি আপনাদের দুটো কম্পাউন্ড এক্সারসাইজ দিবেন সো স্কোয়াড দিবেন সো ডাম্বেল দিয়ে দিতে হবে মনে হয় আমি ডাম্বেল দিয়ে স্কোয়াড দিব পনেরোটা সো ফার্স্টে ডাম্বেল দিব then leg slowly hips down up down up after the military phase, someone wants of my favorite exercises. So barbell নিব then বারবেলটাকে গ্রিপ করব tight, up, then again up press down up up down press next third tips third টিপসটা হচ্ছে ডে বাই ডে ওয়ার্কআউটের সেট রেপস এগুলো বৃদ্ধি করতে হবে প্রোগ্রেসিভ ওভারলোড আজকে দিলাম পাঁচটা পোশাক আপ নেক্সট ডে আটটা টার্গেট থাকবে তারপর দিন দশটা তারপর দিন বারোটা ওয়েট নিলাম পাঁচ কেজি কালকে নিব আট কেজি তারপরে দশ কেজি ডে বাই ডে তাহলে মাসেলে ডে বাই ডে বেশি হিট হবে চার নম্বর জিনিসটা অনেক ইম্পর্টেন্ট যেটা বেসিক্যালি সবাই ভুল করে থাকি মেইনলি দেখবেন যে অনেকে বডির জন্য ওয়ার্কআউট করতে গেলে বডি ইম্প্রুভ হচ্ছে না শুকায় যাচ্ছে এগুলো হচ্ছে মেনটেন্স করতে হবে যেগুলো সবগুলোকে মেনটেন্স করতে হবে এবং ক্লিয়ারলি সো সেটা হচ্ছে রেস্ট রাতে আট ঘন্টা রেস্ট নিতে হবে যারা ওয়েট গেইন করতে চান মেনলি রাতে আট ঘন্টা রেস্ট মাস্ট ইম্পর্টেন্ট রেস্ট লাগে সেকেন্ড থিং যেটা হচ্ছে সেটা আপনাদের রেস্ট প্রতিদিন ওয়ার্কআউট করা যাবে মানে না যারা ওয়েট গেইন করতে চান অ্যাটলিস্ট দুই থেকে তিন দিন রেস্ট দিতে হবে কারণ প্রতিদিন মাসেল হিট করলে মাসেলকে আবার রিপেয়ার করতে টাইম নিতে হবে রিকভারি করতে টাইম নিতে হবে সো প্রতিদিন মাসেল হিট করা না লাস্ট ক্যালোরি সারপ্লাস যতটুকু ক্যালোরি ফুল ডেতে বার্ন করছেন তার থেকে বেশি ক্যালোরি বডিতে ইনপুট করা লাগবে এবং এই ক্যালোরির মেইন বেশি ক্যালোরিটা আসবে আপনার প্রোটিন থেকে not carbs not more no fats protein জাতীয় খাবার থেকে আপনার ক্যালোরিটা বেশি আসতে হবে so that's of today's video so you will something from this video definitely smart to like করুন leave a comment below for my next video subscribe my channel if haven't already ম্যাডা দিস